বলো আমি মনে আর বাস পোড়া রে বাবা কথা দে কথা দে আমার মরার আগে আমার শেষ ইচ্ছেটা পূরণ করবি বাবা কি তোমার শেষ ইচ্ছা আমাকে বলো বাবা আমি পূরণ করার চেষ্টা করবো বলো তালি শোন মরার আগে সাইডে ভাত খায় যাতে চাই আলু ভর্তা দিয়ে মরার আগে কেমন ফাইজলামি ইচ্ছে বাবা তুমি কি জানো না আলুর কত দাম তুমি তো মরার আগে সম্পত্তি বলতে আমাদের জন্য একটা ব্যাংক গাড়ি রেখে গিয়েছো ওটা বিক্রি করলেও তো এক আলু দেবে না আমাকে দোকানদারেরা আমি মনে হয় তোমাকে আলু ভর্তা খাওয়াতে না ভালোই হলো বাবা আলু তো কিনে খাওয়াতেই পারতাম না চলে গেছে ভালো হয়েছে ওলো আমি তো মরিনি ওই এ যাত্রা আলু ভর্তা দিয়ে না খাইয়ে আমি মরতেছি না তাহলে শোন পুলাঙ্গা সওয়াল কালু বাচ্চা দিয়ে যদি ভাত না খাওয়াতে পারিস মরার আগে তোর মারে তো টালাক দেবই আর তোরে আমি এই রাম অভিশাপ দিয়ে যাব এই রাম অভিশাপ তুই জানো মরার আগে এইভাবে তোর সন্তানের কোলে আলু আলু বলে চিৎকার করতে করতে মরিস দুই কোটি টাকার মাল না না না না না প্লেন পাঠানো লাগবে না আপনি ব্যান পাঠান বন্ধু তুই কেমন আছিস বন্ধু ভালো আছি কিন্তু তুই কে ছোট লোক আমাকে চিনতে পারলি না বন্ধু আমি তো ছোটবেলার বন্ধু কেন মনে নেই তোর বাবা মৃত্যু শয্যায় ছিল আমি দুটো পেঁয়াজ দিয়েছিলাম তার একটি বিক্রি করে তুই তোর বাবার অপারেশন করেছিলি আর একটি বিক্রি করে তুই কোম্পানি দিয়েছিলি বন্ধু এই বাজে কথাটা ওসব কথা ভুলে গিয়েছি কবি শালা কোথা থেকে এসেছিস শোন তুই এখন কি টাকা পয়সা ভিক্ষা চাইতে এসেছিস আমার কাছে না বন্ধু না আমি টাকা পয়সা চাইতে আসিনি শুনেছি তুই নাকি আরো একটি বড় কোম্পানি খুলেছিস তুই নাকি আরো একটি কোম্পানি খুলেছিস এটা তো ভালোই শুনেছিস তাহলে শোন যখন তিলে তিলে মারা যাচ্ছিল আমার খালু তখন সে রেখে গিয়েছিল দুই বস্তা আলু সেই আলু দিয়ে কোম্পানি খুলে আজ আমি শিল্পপতি রুবেন শহরের সেরা কোটিপতি যা বেরিয়েছে আমার কোম্পানি থেকে কত টাকা চাইতেছিস সেটা বল আমি টাকা পয়সা চাইতে আসিনি বন্ধু আমার বাবা আজ মৃত্যু সজ্জায় তার শেষ ইচ্ছে সে আলু ভর্তা দিয়ে ভাত খেতে চায় তোর তো অনেক বড় আলুর কোম্পানি বন্ধু দেনা দু কেজি আলু খবরদার আর একবারও যদি তোর ওই নোংরা মুখে পবিত্র আলুর কথা উচ্চারণ করিস তোর জীব আমি টেনে ছিঁড়ে আমার দারোয়ানকে খাইয়ে দেবো শালা দৌড়ো যা পরে আসিস আসল তোর কত বড় সাহস তুই বামুন হয়ে আলুর দিকে হাত বাড়িয়েছিস এই এখান থেকে বেরিয়ে যা আর তোর বাবাকে তুই এক কেজি পেঁপে পেঁপে চিনিস পেঁপে ওই পেঁপে কিনে ভর্তা বানিয়ে আলু বলে চালিয়ে দিস বুড়ো মানুষ টের পাবে না তা না হলে দারোয়ান দেখে ঘাট দেখা ধরে বের বের করে দেবো যা বাবা স্যার স্যার আপনার কোম্পানি পুলিশ হার বেড়া গিরে রাখছে আপনাকে অবৈধভাবে আলু জমা করে রাখছেন তার জন্য আপনার যাবজ্জীবন কারাদণ্ড দেবে স্যার ওরে বাবা রে বাবাই এখন কি করি আমি সর্বনাশ করেছে এই বন্ধু তুই যাস নে কোথায় যাচ্ছিস বন্ধু বন্ধু তুই যাস নে তোর এটা উচিত হবে না এই বিপদের দিনে রুবেলকে একা ফেলে তুই যদি একা চলে যাস এটা বেইমানি করে যায় বন্ধু না বেইমান তুই এরা করতে পারিস না বেরিয়ে যা না না তুই থাক তুই এক কাজ কর বন্ধু ছোটবেলার বন্ধুর জন্য তুই এতটুকু উপকার করতে পারবি না বন্ধু পুলিশ আসবে এসে মনে কর তুই এখানে মালিক তোকে ধরে নিয়ে যাবে বন্ধু বন্ধুর জন্য তুই একটা দিন জেল খাটতে পারবি না তোর বাবাকে আমি আলু ভর্তা খাওয়াচ্ছি বন্ধু হ্যাঁ, হ্যাঁ বন্ধু আমি পারবো তুই আমার বাবার খেয়াল রাখিস আমি জানি চশমা পড়লে তাড়াতাড়ি বাবা খোলেও না পুলিশ তো গেছে ম্যানেজার আছে না কিছু টাকা পুলিশ খুশিতেই ভাগিয়ে গেছে স্যার টেনশন করা লাগবে না আমরা যা লাগবে না স্যার তাই নাকি হয় খবরদার বেমান হয়ে মালিকের গায়ে হাত দিচ্ছিস শালা আমি কোম্পানিতে ফিরে যাচ্ছি আরে বাবা রে বাবা হ্যাঁ বাবা তোমার ছেলে আজ বিরাট আলুর কোম্পানির মালিক তোমাকে আলু ভর্তা আমি খাইয়েই চাইবো বাবা আমার যাবজ্জীবন হলেও আমি তোমাকে আলু ভর্তা খাইয়ে তারপরে মারবো এই ছোট লোক কাকে আমার আলু ভর্তা খাওয়াচ্ছিস খবরদার ছোট লোকের ঘরে ছোট লোক উনি বাবা রে বাবা আবার আমার কোট গাই দিয়েছিস এই আমার কোট পেরি কোথায় তুই কল আমার কোট কোট আগে চশমা ছোট লোক দেখাচ্ছি তোকে মোজা এই নে তো নোংরা ক্যাপ বাবারি বাবা মাথার ক্যাপ পায়ের মোজার থেকেও বেশি গন্ধ যা বেরিয়ে আমার কোম্পানি স্যার স্যার একটু ভুল হয়ে গেছে স্যার পুলিশ তো চলে গেছে এর মধ্যে আমি বিড়ি খাইয়ে কেটে ঘুমাই পড়ছিলাম দরজাটা দিতে মন নাই স্যার এর মধ্যে ম্যাজিস্ট্রেট ঢুকে গেছে স্যার ভুল হয়ে গেছে স্যার বাবা রে বাবা খুব পরিচিত তারপরে বলে এই বেরিয়ে বন্ধু ছাড়বো না হ্যাঁ বন্ধু তুই যাস না এই এই কোম্পানি তোরই আমি তো না না না কেউ নড়বে না এই কোম্পানির মালিককে আমি না স্যার আমার ছোটবেলার বন্ধু শিল্পপতি রোবেল এই কোম্পানির মালিক এই যে কথা কি ঠিক ইয়েস কথা ঠিক হলেও ঠিক না হলেও ঠিক যাই হোক কত কেজি আলু লাগবে আপনার স্যার সেট আপ আমি নির্বাহী magistrate A K B K C K forty seven শালম বিরদা ছেষট্টিতম ব্যাচ ও আচ্ছা তাহলে আপনি আমার কাছে গোপন সূত্রে খবর এসেছে আপনার কোম্পানিতে আপনি শত শত আলুর বস্তা জমা করে রেখেছেন এবং অবৈধভাবে বিক্রি করছেন আমার সঙ্গে পুলিশ এসেছে পুলিশ আপনার কোম্পানি সার্চ করছে ইন্সপেক্টর রাঙ্গাবুলা হাবিলদার মোবিল পান্ডে স্যার জি স্যার হ্যাঁ তোমরা কি খবর নিয়ে এসেছো বলো স্যার পুরো কোম্পানি খুঁজে দেখলাম স্যার মানে দুনিয়ার সব আলু এই হান্দাই রাখছে স্যার স্যার আমি দুশের আলু ব্যাগ বুঝে রাখছি স্যার সমস্যা হবে স্যার আপনি সালাই নিতে পারবেন না স্যার এই তোমাদের জন্য এইসব কোম্পানির মালিকজন পার পেয়ে যাচ্ছে আর হাবিলদার মোবিল পান্ডে এস স্যার তুমিও কি আলু সরিয়েছো নাকি সি সি স্যার কি বলতেছেন এসব আমি কি ওনার মতন লুবি নাকি যে দুই এক কেজি আলু সরায় রাখবো আমি তো স্যার একটু আলু সরাই রাখছি একটু আলু ভর্তা খাওয়ার জন্য কোন আলু কেউ কেউ কোনো আলু নেবে না এই অবৈধভাবে শত শত কোটি টাকা দামের আলু রাখার জন্য আপনাকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হলো আর আপনাকে সাতষট্টি বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো এই বন্ধু বন্ধু তুমি এক কাজ করো বন্ধু তুমি সাতষট্টি বছর জেল খাটো এতদিন আমি কোম্পানি আমি দেখতে আসি যাও আমি এই কোম্পানি কিছু না এই নিয়ে যাও ভালো হলো নাকি বাবা তুমি কোনো চিন্তা করো না তোমার ছেলে এখন বিরাট আলুর কোম্পানির মালিক তুমি এবার শান্তিতে আলু ভর্তা খেয়ে মরতে পারবে এই যে এক্সকিউজ মি আপনার বন্ধু তো জেলে চলে গেল তার মানে আপনি এই কোম্পানির মালিক আচ্ছা যাই হোক আমার বাড়ির কাজের ছেলে দুইটা খালি বস্তা নিয়ে আসছে তাকে যেন কোম্পানির ভিতরে ঢুকতে দেওয়া হয় ঠিক আছে কয় সব কথা সবাইকেই বলতে হয় না হুম <laughs>